আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আই রোহাঙ্গা সিঙ্গার হাভেজ তোমার আর ভাই আরও আর যেদুগুণ ডর আছে আতর হতো সালাম আরও যেদুগুণ আর সড় ভাই বোন আছে ভাই আইন আছে দেগুণরে দিলে দুয়া তা ওনারা হাসে আর যে নাকি একটু চ্যানেল লিন যাইব অন্যমি কেকা শেয়ার করিবা বলে জান হামাকা তোমার আর ওয়াদা তাইব তো অত দাসী থারানার মতো থারানালো এরি এরিয়া আরও দুই হাজার বাইশ দশ মাস দুই তারিখ কেওয়া শুকুরিয়া জনান দে সাইলাম নান আলা মিলাইলা করিয়া মেহমান সাইলাম নানালা মিলাইলা জেনান গরিলা নিয়ত এনান ফুরাইলা গরি শুকরিয়া আল্লাহর হাসে আদায় গতাম কেন দইলাম মনের মতো শান্তি হল কেন পাইলাম my it. Zainande, Sailame, Nanala. alcohol.